আল্লাহ পাক রবলিজত কোরআনে কারিমে ইরশাদ করেন আমি এই কোরআনকে নাজিল করেছি এই কোরআনকে আমি সংরক্ষণ করব এবং অন্য আয়াতে আছে বালহুয়া কোরআন মজিদ ফি লাউহে মাহফুজ এই কোরআন লৌহে মাহফুজে সংরক্ষিত ছিল খুবই পবিত্র কিতাব এই কিতাবের অবমাননা করা হলে আমি সহ সমস্ত মুসলমান এতে খুব কষ্ট পায় অন্তরে কষ্ট পায় এটা ঠিক আছে সম্প্রতি কুমিল্লা পূজা মণ্ডপে গণেশের পায়ে কোরআন রাখা হয়েছে সমস্ত মুসলমানের অন্তরে কষ্ট পেয়েছে এতে কোনো সন্দেহ নেই তবে ঘটনা কারা ঘটাইছে এর পিছনে তৃতীয় শক্তি কারা ষড়যন্ত্র করতেছে কারা বহুদিন যাবৎ আমরা যেখানে সহ অবস্থান করতেছি হিন্দু মধ্য মুসলিম সবাই যেখানে আমরা একই সাথে বসবাস করতেছি এবং আমরা অধিকাংশ মুসলিম জনগণ আমরা যখন মুসলিমদের সাথে ভালো ব্যবহার করি এবং তারা যখন আমাদের সততা আমাদের সম্প্রীতি দেখি এটা ইসলামের একটা গুণাবলী প্রকাশ পায় আমরা সেই অবস্থায় যখন অসহনশীল হয়ে যাই তখন কে করতেছে না করতেছে এইটার চাইতে ইসলামের বদনাম বেশি হয়ে যায় অতএব কষ্ট পাওয়ার সাথে সাথে আপনার আব্বাকে কেউ হত্যা করেছে ঠিক আছে মনে কষ্ট পেয়েছেন তাই বলে আপনি নিরপরাধ ব্যক্তিকে মারতে পারবেন না আপনি ডাক্তার আপনার সাথে অপব্যবহার করেছে তাই বলে আপনি নার্সকে ধরে মারতে পারবেন না আপনাকে সবসময় খেয়াল করতে হবে কনক্রিট কারা এই কাণ্ডগুলি ঘটাইছে আমাদের সম্প্রীতি নষ্ট করার জন্য এবং এই বিষয়ে তদন্ত করার আগে আমরা কোনো কিছু করা এটা হলো একটা বিশৃঙ্খলা আমি একজন মুসলমান হিসেবে আমার দায়িত্ব হলো ইসলামের সৌন্দর্য ইসলামের আদর্শ মানুষের কাছে পেশ করা আমি যদি অসহনশীল হয়ে যাই তাহলে ইসলামের সৌন্দর্যের পরিবর্তে মানুষের কাছে ইসলামের একটা আমার মাধ্যমে ইসলামের একটা খারাপ মেসেজ মানুষের কাছে যাবে ভালো করে খেয়াল করেন আপনারা এই যে ঘটনা ঘটছে এই ঘটনার পরে বহু এর জোর ধরে বহু ঘটনা ঘটছে কিন্তু সারা বিশ্ব এটাকে কীভাবে নিচ্ছে কেউ এটাকে অন্যভাবে নিচ্ছে মনে করতেছে মুসলমান অসহনশীল নাউজুবিল্লাহ সেই জন্য আল্লাহ পাকরুবুজুদ বলেন আউজুবিল্লাহ মিনা আল্লাহ ছাড়া তারা যাকে ডাকে মূর্তি উপাস্য তাদেরকে তোমরা গালি দিও না তোমরা যদি তাদেরকে গালি দিতে যাও তাহলে তারা না বুঝে তোমার আল্লাহ যেটা হক সত্য তাকেও গালি দিবে অর্থাৎ এমন কোনো কাজ করা যাবে না যেই কাজ করতে গিয়ে আমাদের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে ইসলামের বদনাম হয় আরও কোরআন অবমানা হয়েছে আপনাদের জানা আছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিউসাল্লাম মদিনায় তাশরিফ আনার পর সেখানে ইহুদি খ্রিস্টান আউস খাজরাজ বিভিন্ন গোত্র যাদের মধ্যে বড় ধরনের নৈরাজ্য ছিল বড় ধরনের অমিল ছিল তাদেরকে নিয়ে একটা সহ অবস্থানের একটা সৌন্দর্য সুন্দর রাষ্ট্র গঠন করেছিলেন এবং বিশ্বে এই মদিনার সনদ এটা হলো সমস্ত মানুষ একই সাথে বসবাস করার জন্য একটা সুন্দর উপমা এবং একটা মদিনের সনদ অতএব আমরা যদি দাবি করি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের উম্মত তাহলে আমাদেরকে রসুল পাক সাল্লাহ আলী ওসাল্লাম যে রহমতুল্লিল আলামিন তিনি যে রহমতুল্লিল আলামিন ছিলেন সেই রহমতের সিটি ফোটা আমার মাধ্যমে প্রকাশিত হতে হবে আমি রসুলের উম্মত দাবি করলাম কিন্তু আমার মধ্যে রসুলের কোনো আদর্শ নেই তাহলে মনে রাখতে হবে আমরা রসুলের মোহাব্বত দেখানোর মাধ্যমে রসুলকে অবমাননা করতেছি বরং আমি ইসলামের জন্য একটা কলঙ্ক কোরআনের জন্য আমরা সব কিছু বিসর্জন দিব কিন্তু সেটা এমন যেন না হয় যে কোরআনের পক্ষে করতে গিয়ে কোরআনের বদনাম হবে ইসলামের পক্ষে করতে গিয়ে ইসলামের বদনাম হবে ইসলামের সৌন্দর্য বিনষ্ট হবে এবং কোরআনের পক্ষপাতিত্ব করতে গিয়ে মুসলমানদেরকে অসহনশীল বলবে আমরা রহমতুল্লিল আলমিনের উম্মত দাবি করে রসুল পাক সাল্লাহ আলী আসাল্লামের অসম্মান করব সেরকম কোনো আদর্শ যেন আমাদের মাধ্যমে প্রচারিত না হয় আমাদের মুসলমানের মধ্যেও যদি আমাদের সম্প্রীতি নষ্ট করার জন্য জন্য সাম্প্রদায়িকতা সৃষ্টি করার জন্য কেউ যদি স্যাবোটাইজ করে এটা আমরা না বুঝে যদি আমরা লাফাইতে থাকি এবং সারা বাংলাদেশের মধ্যে একটা বিশৃঙ্খলা ঘটাইতে থাকি তাহলে আমিও বোকা হইলাম অন্য কেউ বোকা বানাইলাম অতএব আমাদেরকে সচেতন থাকতে হবে ইসলামের আদর্শ দিয়ে আমাদেরকে মানুষকে ইসলামের দিকে আহ্বান করতে হবে সহনশীল হতে হবে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি যেটা ইসলামের নির্দেশ সেটাকে বজায় রাখতে হবে তাহলে আমি রহমতুল্লিল আলমিনের উম্মত হিসেবে দাবি করলে মানাবে এর বিপরীত হলে আপনি রসুলের উম্মত দাবি করে রসুলের জন্য আপনি ইসলামের জন্য আপনি এটি কলঙ্ক হবে আল্লাহ পাক আমাদেরকে এই যেখানে হাজার হাজার বছর ধরে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহবস্থান করতেছি সেখানে যেন এরকম কেউ ফাটল ধরাইতে না পারে আমরা কেউ অসহনশীল হব না কোনো ফিতনা সৃষ্টি করব না এবং সাম্প্রদায়িকতার বীজ গজাইতে পারে সেরকম কোনো কাজ করব না কারণ ভালো করে খেয়াল করতে হবে আমরা যদি এরকম কোনো কাজ করি কোনো কাউকে জুলুম করি তাহলে আপনি কি মনে করেন যেখানে মুসলমান সংখ্যালঘু সেখানে জুলুম করলে আপনি কি সহ্য করবেন অতএব আমরা এমন কোনো কাজ করব না যে সারা বিশ্বের কোনো স্থানে আমাদের মুসলমানরা আমাদের কাজকর্মের কারণে মজলুম হয়ে যাবে জুলুমের শিকার হবে সেরকম কোনো কাজ আমরা করতে পারি না মানবতাকে সবসময় অগ্রাধিকার দিতে হবে আল্লাহ পাক আমাদেরকে এই কাজগুলো করার এবং সম্প্রীতি নষ্ট করা থেকে বিরত থাকার অসহনশীল হওয়া থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন আমিন